হ্যালো গাইস আসসালামু আলাইকুম this is your Likhon back to my another video title ও থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমার ভিডিওর টপিক কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটি কথা জানিয়ে যেতে চাই যদি আপনারা পদ্মা সেতু নিয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই সময় কম শুরু করো তো বাজান ইন্ট্রোটা লাগা ধন্যবাদ তোমাকে তুমি একটা বুইরা চাচিকে বিয়ে করার জন্য তুমি যদি চাচিকে বিয়েটা না করতে তাহলে আমি বুঝতামই না বাল তুমি যে কতবার একটা আবাল আর কেউ কি ইচ্ছে করে বিয়ে করে তার মার বয়সে জং ধরা একটা মাল তো আজকে উদ্ভর একটা টিকটক নিয়ে আমি হাজির হয়ে গেছি সো এই ভিডিওটা ছিল আপনাদের বোনাস তো আপনারা চলুন অ্যান্ড এনজয় করুন আমার ভিডিও দেখুন সবাই জানেন যে জটিল বাতাসে লঙ্গি আকাশে কি কিন্তু এত লঙ্গি জটিল বাতাসে লঙ্গি কাঁদে সো এখানে কেমন জানি লাগতেছে না সো আপনারা এনজয় করতে থাকুন আরো বিনোদন আসতে চলেছে আছে যেমন যে মদ খেয়ে গাঁজা খেয়ে নেশা করে আর এরা হলো কি জানে টিকটকে অদ্ভুত ভিডিও বানিয়ে নেশা করে তো আপনারাই বলে যাবেন কমেন্টে যে এই কোন ধরনের নেশাখোর টিকটক খোর নাকি ভিউ খোর সবাই আপনাদের বিনোদন দিতেছে সো আর ফ্লাইং কিস দিতেছে অবশ্যই আপনারা সবাই ফ্লাইং কিসের হ্যাঁ। মজা নেবেন আর আরেকটা ধামাক আসতে চলেছে এই ভিডিও সো গাইস এই ভিডিওটা দেখে আপনারা কতটুকু মজা নিচ্ছেন অনুভূতিটা অবশ্যই ইমোজি দিয়ে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ভোটে তাকে চেয়ারম্যান বানালে সব সময় থাকবেন এলাকার উন্নয়নে কারো ক্ষতি করবে না সে যদি চেয়ারম্যান হয় গো দাদা কারো ক্ষতি টিকটকার এখন চেয়ারম্যান বাথরুম থেকে বাইরে হাত ঘষাঘষি কইরা যায় এরা নানির লগে হাত মিলাই আহ নানিরা মনে কইছে নানি দুইটা পান খাওয়ামু আর ওই বাইন গোলারে কইছে বন্ধু করে আমি একশো করে টাকা দিব আমার একটা ভিডিও করে পায়ে পড়ি আরে আপাই তো সন্ধ্যাবেলা ভর সন্ধ্যাবেলা একবার গেছে গে একবার ধান ক্ষেতের মাঝখানে যায় হ্যাঁ টিকটক ভিডিও বানাইতে সন্ধ্যার দিকে তাও জবরদস্ত জাকাজাকি জানতে হয় কাপাকাপি জানতে হয় লাফালাফি জানতে হয় আর হইলো প্রতিবন্ধীর মতন আচরণ জানতে হয় এই হইলো টিকটকার টিকটকার হইতে হলে গাছে উঠা শিখতে হইব ভিডিও দেওয়ার পর আবার একবার নষ্ট হয়ে গেছে কি ভিডিও দেখলাম অবশ্যই সহজে কারণ আমি হয়তো বা আমি আপনারা দুইটা ভিডিওতে ইউজ করছি এর আগের ভিডিওটা আমি ইউজ করছি আপনার আর এই ভিডিওতেও আপনার মিমস হিসাবে ইউজ করছি বাট আপনার রোস্ত করবো আমি সমস্যা আমি চুরি করে খার ফিলিংস হচ্ছে হোক আমি মহিষাটাঙ্গের আমতে রেখা রেখা লোক আমার তালি বাজানো ইচ্ছা হইতাছে হোক কিন্তু আমি তো তালি বাজানেরই লোক আপনাদের এই নাস্তা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানা যাবেন আর একটা কথা বিশ্লেষণটা বাকি রয়ে গেল গা আমি বিশ্লেষণ এই ভিডিওর বিশ্লেষণ আমি করবো না আপনারা করে যাবেন Everybody put your hands up, groove, sing the beat. সত্যি মামে আসলেও আমি জানি না সো আপনারা যদি একটু কইয়া যাইতেন আমি ইনফরমেশনটা জানি না আপনারা কমেন্ট বক্সে ইনফরমেশন দিয়া যাবেন যে এরা কি আসলেও সত্যি সত্যি মামে কি না হ্যাঁ সো গাইজ আসসালামু আলাইকুম এই পর্যন্ত আজকে ভিডিওটা তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে হবে না ভিডিওটা দেখছেন এই পর্যন্তই কিন্তু নাম ডামড়ে রেখেন লিখন